أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আবু হুরাইরা রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত নবী সাল্লাহু আলহাসাল্লাম একটি বেদুইন বা গ্রামের লোকের সামনে এই কথা বলেছেন যে জান্নাতীদের মধ্যে একজন ব্যক্তি আল্লাহের কাছে কৃষিকাজ করার জন্য অনুমতি চাইবে আল্লাহ তাকে বলবেন তুমি তো ফলমূল খাওয়া দাওয়া এর মধ্যে আরামেই আছো লোকটি বলবে অবশ্যই কিন্তু আমি কৃষিকাজ করতে চাই তাকে অনুমতি দেওয়া হলে সে দ্রুত কৃষিকাজ শুরু করে দিবে সে বীজ বপন করবে চোখের পলকে তার চারা গজাবে কাণ্ড সোজা হবে ফসল কাটার সময়ও হয়ে আসবে এবং তার ফসল হবে পাহাড়ের সমান আল্লাহ তাআলা বলবেন হে বনি আদম তুমি এসব নিয়ে নাও কারণ কোনো জিনিস তোমার স্বাদ মেটাবে না রাসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে সেই গ্রামের লোকটি বলল হে আল্লাহের রসুল ওই ব্যক্তি কুরাইশি বা আনসারি ছাড়া আর কেউ না কারণ তারা কৃষিকাজ করে কিন্তু আমরা কৃষক নই রাসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম হেসে দিলেন বুখারি সহি হাদিসে কুৎসি হাদিস নং বান্ন আশা করি ভিডিওটি পছন্দ হয়েছে পছন্দ হলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ